এবছর আমাদের চিন্তা ভাবনা শিবালয় হ্যাঁ শিবালয় এটা দেখছেন অঙ্গন অঙ্গনের মাঝে আমরা দাঁড়িয়ে আছি এখানে মায়ের মূর্তি রাখা আছে মায়ের মূর্তি করা হয়েছে প্রশস্ত থেকে এই আমাদের অঙ্কুরাটি প্রশস্ত এখানে আপনারা দেখছেন শিবের যে বাহন সেই বাহনকে আপনারা দেখছেন ওখানে বসে আছেন মহাদেব শিবটা মানে সামনে বড় শিব ঘট করা হয়েছে এটা ঘট পুরো সম্পূর্ণ কঞ্চি দিয়ে বানানো হয়েছে বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়েছে পুরো একদম